শুনো ভালো লাগলো আপনাদের এই ভালো লাগলো আপনাদের এই এই সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম জানেন গো সবাই আরো আছেন আবুল হোসেন দেখছেন গো সবাই আরো আছেন প্রধান অতিথি আরো আছেন প্রধান অতিথি দেলোয়ার হোসেন মন্ডল গোতা চাই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই এই মাহফিলে আমের ওলা মুসলমান সবাই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই তারা তারা জান্নাতে যাইবেন হাতের লাগা দেন সবাই হাতে লাগা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবার বলেন সবাই শুনো শুনো ভালো লাগলো আপনাদের মাফিলায়োজন হায়রে ভালো লাগলো আপনাদের মাফিলায়োজন এই আনে ওলা মুসলমান সবাই সবাই মরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই কথা বলেন ঠিক কিনা শুনে শুনলো কে আপন বাসি শুনলো দিয়া মন বাসি শুনো দিয়া মন ভালো লাগলো দুই বছরের লকডাউন গোসইলা গেল ভাই জুয়াতি বন্ধ করতে পারবা না রে আওয়াজ দেন দুই বছরের লকডাউন গো গেল ভাই করুণার জুয়াতি মাহফিল বন্ধ করতে পারবা না রে লকডাউন গো পাড়ি দিয়া গার্মেন্ট ফ্যাক্টরি সব কাজ দিয়া আসছি মোরা মাহাপিলে তাই লকডাউন গো পাড়ি দিয়া সব কাজ বাদ দিয়া আসছি মোরা মাহাপিলে তাই আমরা সবাই আল্লাহর গোলাম আমরা সবাই মালিকের গোলাম জান্নাত যেতে চাই কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহ আকবার আসতে করে বলেন সবাই ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন এই মাহফিলে আনে ওলা মুসলমান সবাই সবার কলে মদিনার কলে মাগোতাই এই মাহফিলে আনে ওলা মুসলমান সবাই সবার কলে মদিনার ফলে মাগো তাই কথা বলেন ঠিক কিনা আমার নবীকে যারা গালি দিস ভাই আমার নবীকে যারা গালি দিস ভাই ফেরান্তের ওই কুলাঙ্গার ফাঁসি দিতে চায় কাছের ওই কুলাঙ্কারে ফাঁসি দিতে চাই কারা কারা ফাঁসি দিবেন আল্লাহ আকবর বলেন সবাই এই মাহফিলে আমি ওলা মুসলমান সবাই সবার গলে মদিনার কলে মাগত হয় এই মাহফিলে আমি ওলা মুসলমান সবাই সবার গলে মদিনা মদিনার কলে আমার নদীকে যারা গালি দি সবাই ওই কুলাঙ্গারে সবাই করতে চাই কথা বলেন ঠিক কিনা ফেরান্সের ওই কুলাঙ্গারে সবাই করতে চাই করতে রাজি তোমরা ভাই হাত তুলিয়া কিল মারিয়া নাস্তি করো ধর্মটাই দিব সবাই দিয়া শুনে শুনো কাপুদ বাসি শুনো দিয়া মার খাবো বলেন এই দিকটা আওয়াজ কম হয় ঝিমাই ঝিমাই বলতেছে আরো করে বলেন মার খাবা ভালো লাগলো আপনাদের ভালো লাগলো আপনাদের আছি শোনো দিয়া মন তোমাদেরই জন্য আজকের মাফিলায়